আসসালামু আলাইকুম viewers welcome back to my channel women's world আজকে দেখব কিভাবে পেঁয়াজও তৈরি করতে হয় পেঁয়াজের জন্য প্রথমে ডালটাকে প্রিপেয়ার করে নিতে হবে আমি এখানে মসুর ডাল নিয়েছি এক কাপের মতো মসুর ডালটাকে আমি এক ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ছেঁকে আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে ডালটাকে ব্যালেন্ডারে পেস্ট তৈরি করে নিব পেস্টটা যে খুব মিহি হতে হবে তা কিন্তু না আধা ভাঙ্গা ডাল হলেই হবে আমার ডালটা এখানে বাটা হয়ে গেছে এখন এখানে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মনে রাখবেন পেঁয়াজটা যেন মিহি কুচি হয় যদি মিহি কুচি না হয় তাহলে কিন্তু পেঁয়াজটা বানানোর সময় পেঁয়াজটা খুলে যাবে আর নিচ্ছি চার পাঁচটা কেটে রাখা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের কম আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি চালের গুঁড়া দিলে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয় আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আদা পেস্ট আর হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট এখন সব উপকরণগুলোকে ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিব তারপর এইভাবে আঙুল দিয়ে চেপে পেঁয়াজের শেপ তৈরি করে নিব এখন যে পাত্রে আমি ভাজবো সেই পাত্রে আমি প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একে একে দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম হিটে আমি এক পাশ ভেজে নিব এরপর আমি পেঁয়াজগুলোকে একটু উল্টে দিব পেঁয়াজগুলোকে উল্টে দেওয়ার পরে আমি আবারও দুই তিন মিনিটের মতন ভেজে নিব যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা এরকম সোনালি হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুব সহজে পেঁয়াজ এটা আমরা বাসায় তৈরি করে নিতেই পারি আশা করি সবার কাছে ভালো লাগবে ওকে ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন thank you so much for watching আল্লাহ হাফেজ